আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি অবরকাত আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার ওয়ান থার্টি ফাইভের একটি মার্কেট বিরল একটি গাড়ি যে গাড়িটি এখন মার্কেটে পাওয়া যায় না এই গাড়িটি কেনার অনেকের স্বপ্ন রয়েছে আপনাদের স্বপ্ন পূরণে আমরা আজকে এই গাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি অনেক একটি চমৎকার গাড়ি হাইড্রোলিক ছাড়া অনেকেই চলাতে চান মুক্ত বাতাসে দ্রুত গতিতে টেনশন ছাড়া খুবই এই গ্যারেজের দোকানে দৌড়াদৌড়ি করতে হয় না এমন একটি সুন্দর গাড়ি গাড়িটির চাকা টিউবলেস এবং চকের জারবার নিউ এবং পিস্টন নতুন এবং ইঞ্জিল ফ্রেশ চমৎকার একটি গাড়ি যা তেল অনেক সাশ্রয়ী হয় এবং অনেক স্ট্রং মজবুত একটি গাড়ি স্বপ্নের গাড়ি আপনি এটি কিনে অবশ্যই ধন্য হবেন টেনশন ছাড়া চালাতে পারবেন এই গাড়িটি আপনাদের জন্য ইনশাল্লাহ বিক্রি হবে এই গাড়িটির দাম হবে একদম পঁচাশি হাজার কেউ যদি কিনতে চান আমাদের ইনবক্সে কমেন্ট করুন এবং মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি সরাসরি দেখার সুযোগ রয়েছে গাড়িতে ইনশাল্লাহ কোনো দিকে কোনো কাজে হাত দিতে হবে না শুধু তেল ঢেলে চালাতে থাকবেন অনেক অসাধারণ গাড়ি অনেক স্ট্রং গাড়ি ওয়ান থার্টি ফাইভ সম্পর্কে যাদের ধারণা আছে অবশ্যই তারা বুঝেন জানেন তো দেরি না করে যদি কারো এ ধরনের গাড়ি কেনার স্বপ্ন থাকে দীর্ঘদিন ধরে গাড়িটি পাওয়া যায় না তো আজকে আমি অনেক দিন ধরে এটা আমার নিজের মতো করে ইউজ করে আজকে আমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমার অন্য একটি কারণে তো ইনশাআল্লাহ কোনো হিতাকাঙ্ক্ষী যদি কিনতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু